গারিহা পিধি লাহতি খোপাতে কো ফুল দেখি মৰম লাগি যা ফুলিছে বৰ পথাৰতে ঐ পেপাতি বাজিছে অ লিহিৰি ককনা hoy ρωτεώ Πουν έχει να πέμα κοντζάλε Κουνούπι χουαϊό Τζανόι ρίγα ρίγα κουρίλε Κορκόια να σώνει ρμόν Πακύλο καγκαβούρ মৰম দিখনৈ সাঁতুৰি আহিলো চেনেহৰ ভোগে দৈ ডিঙৰা মেলিলো অ দিহিঙে দিপাঙে নৈ